হ্যাঁ বন্ধুরা কথায় আছে চোরের দশ দিন পুলিশের একদিন আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছি পুলিশের একদিন হতে আসে এই দেখেন জুতাটা মারতে মারতে একদিন বাইর করে দিচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ আমরাই সেই জাতি যেই জাতিকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজয় করতে পারে না আর বাংলাদেশের পুলিশ তো আমার কেউ আটকে রাখবে আয় আজকে খেলা হবে খেলা হবে বাংলাদেশের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ছাত্র দলের নেতা মোহাম্মদ পুকুরুদ্দিন মানে কি আরে কাকু মানে তেমন কিছু না এক সাইকেলও মোড়া দুজন উঠলে যাওয়া আর কি আরে গাড়িটা ঘুরতে উত্তর জেলা সন্ত পাওয়া যায় সর সর হ্যাঁ সর হোমাঙ্গো হোমাঙ্গো এটা তো ভয়ঙ্কর কুত্তা আমার আজকে মাইরে আলবো এ সরেন সরেন সরেন আমার নৌকের ব্রেক নাই এ সরেন সরেন সরেন সরেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জাদু টাদু শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মানে কি আরে কাকু মানে একদম সোজা দেখেন ভদ্রলোকটা কিভাবে সুন্দর করে সাইকেল চালায় যেতেছে দেখেন আপনি দেখলেই মানেটা বুঝতে পারবেন এই যে ভদ্রলোক কত সুন্দর করে চালাইতেছে সাইকেলটা চালাইতে চালাইতে চালাইতে চালাইতে চালাইতে বিমানের মতো ল্যান্ড করবে এই দেখেন কত সুন্দর করে ওই বান্দর বান্দর ও মাগো ও মাগো গো সাইরে দেখো ও মাগো ও মাগো 레시브로 만들었다고 해서 아무리 말해도 오라고 말하는 내 마음을 이해를 못함나 두샵